بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আসুন ইবাদতের রুকুনগুলো জেনে নেন ইবাদতের তিনটি রুকুন আর কারণ ইবাদতে সালাসাতুন আল মাহাব্বাতু ওয়াল খাউফ ওয়াল রাজাউ ইবাদতের রুকুন হচ্ছে তিনটি কয়টি তিনটি প্রথম হচ্ছে আল মাহাব্বা ভালোবাসা এবাদতকে মহাব্বত করুন এবাদতকে ভালোবাসুন তাহলে আপনি সুন্দরভাবে ইবাদত করতে পারবেন মমিন যারা মুক্তাকিন যারা তারা রাব্বুল আলমিনকে অত্যন্ত ভালোবাসে কিন্তু যারা আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরিক করে দিয়েছে আল্লাহকে ইবাদত দিচ্ছে অন্য কেউ দিচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করেছে যারা শিরিককে লিপ্ত হয়েছে তারা ওই সমস্ত লোকদেরকে ওই রকম ভালোবাসে যেভাবে রব্বুল আলমিনকে ভালোবাসা দরকার ছিল কারণ তাদের মহাব্বত তাদের ভালোবাসা ওদের সাথে রয়েছে যতদিন পর্যন্ত আপনার হৃদয়ে অন্তরে আপনার কোনো ব্যক্তির মহাব্বত থাকবে কোনো ধর্মের মহাব্বত থাকবে কোনো মাঝহাবের মহাব্বত থাকবে ততদিন পর্যন্ত আপনি রসুল উল্লাহমের মহাব্বত আপনি অন্তরে আনতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার হৃদয়ে আল্লাহ ছাড়া অন্যের মহাব্বত আছে আল্লাহর মহাব্বত আপনি আনতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিনকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে এবং রব্বুল আলমিনের পরে এই পৃথিবীতে সবচাইতে যিনি ভালোবাসা আপনার পাবেন মহাব্বত পাবেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহাম আপনার ছেলের চাইতে আপনার মেয়ের চাইতে আপনার মা বাবার চাইতে আপনার সারা পৃথিবীর মানুষের চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিনের পর সবচাইতে ভালোবাসেন কাকে আল্লাহকে আল্লাহ বলছেন কুল ইম কুন্তুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলুন হে বিশ্ববাসী ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ তোমরা আল্লাহকে মোহাম্মত করো ফাত্তাবিউনি আমার বা অনুসরণ অনুকরণ করো অনুসরণ করুন অনুকরণ করুন রসুল্লাহ সাল্লামের তাহলে আপনারা বোলা আলমের ভালোবাসা পাবেন ইহবেবকুমও আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াকুফাল্লাকুম দনুবাকুম তোমাদের গুণাবলী আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফুর রাহিম আছেন গাফুর ক্ষমাশীল অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু সুরা আলিমা এক নম্বর একত্রিশ তাহলে আল্লাহর ভালোবাসা আপনার লাগবে আল্লাহর পরে কাকে ভালোবাসবেন নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাম ভালোবাসেন নবী সাল্লাম বলছেন লাইম রাহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তোমাদের কোনো ব্যক্তি কতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার মা বাবার চাইতে তার ছেলে মেয়ের চাইতে সারা পৃথিবীর মানুষের চাইতে অধিক প্রিয় পাত্র না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সে আমার ভালোবাসা অর্জন করতে পারবে না তাহলে আল্লাহর পরে আপনি ভালোবাসবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাহিব খারি মুসলিমের হাদিস হাদিসের রাবি হচ্ছেন আনাস বিন মালিক রাদি আল্লাহ আল্লাহকে ভালোবাসবেন নবীকে ভালোবাসবেন তার দিনকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সমস্ত আদেশগুলি আপনি মানতে পারবেন সমস্ত নিষেধগুলি আপনি বর্জন করতে পারবেন নবীকে ভালোবাসলে তিনি সমস্ত কাজকর্ম তিনি যা কিছু বলেছেন তা মানতে তিনার আদেশ নিষেধ তিনার সংবাদ সবকিছু তিনার পদ্ধতি এবার তোমার সবকিছু আপনি মানতে এবং তিনি যা নিষেধ করেছেন বর্জন করতে বলেছেন তা আপনি বর্জন করতে পারেন ত্যাগ করতে তিনি ইসলামকে ভালোবাসেন তিনি ইসলামকে ভালোবাসলে ইসলামের বিধানগুলো আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবেন মোহামিন মুসলিমদেরকে ভালোবাসেন দিনের প্রচার প্রসার যারা করে অলমাই কেরাম মহাদিসরা কেরাম সাহাবাই কেরাম হৃদুল্লাহ মাজমাইন তাবিন আইজাম সারা পৃথিবীর মুসলিম মমিন নরনারীদেরকে আপনি ভালোবাসতে ভালোবাসেন তো একটি কথা বলে দিই ভালোবাসার কথা এসেছে আশিকে রাসুল বলা যাবে আশিক রাসুল বলা যাবে আশিক এলাহি বলা যাবে না বরং আল্লাহ মহাব্বত আশিক না মানে হচ্ছে প্রেমিক আল্লাহর স্বামী এই আশিক কথা বলা যাবে না নবীর সামনে আশিক কথা বলা যাবে না দিন ইসলামের সামনে আশিক কথা বলা যাবে না একজন প্রেমিক তার প্রেমিকাকে বলে জানি তোমার আশিক প্রেমিকা তার প্রেমিকাকে বলে প্রেমিককে বলে আমি তোমার মা শোকা ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহর ব্যাপারে আল্লাহর আশিক না না ইসকে শুন না না ছি ছি ছি ছি ছি কি করলেন আপনি ইসকে এলাহি নজবিল্লা এগুলো বলা যাবে না শব্দ আল্লাহর ক্ষেত্রে বলা হারাম নবী ইসলামের খেতে বলা হারাম তিনি ইসলামের সঙ্গে ইস্ক হয়েছে না তা বলা যাবে আপনার একজন প্রেমিক তার প্রেমিকার জন্য শব্দ বলে ইস্ক ইসলাল্লার ক্ষেত্রে নবীর ক্ষেত্রে তিনি ইসলামের ক্ষেত্রে এগুলো বলা যাবে না মমিন ভাই বোনদের ক্ষেত্রে এগুলো বলা যাবে না বরং মোহাব্বত শব্দ বলবেন আল্লাহ বলছে আল কাই তো আলাইকা মহাব্বত মিন্নি মহাব্বত শব্দ এসেছে আল্লাহ বলছে কুল ইনকুদুম তো হিব্বন আল্লাহ মহাব্বত শব্দ কোরআনুল করিমেও আছে রসকুল্লাহ হাদিসেও আছে তাই এবাদতের একটি রুকুন হচ্ছে প্রথম রুকুন হচ্ছে এবাদতকে ভালোবাসবে এবাদতকে ভালোবাসুন একটু ভালোবেসে দেখুন এবাদতকে ভালোবাসলে আপনি অবশ্যই আপনার মন সবসময় চাইবে এবাদতকে ভালোবাসুন আপনি যাকে ভালোবাসবেন তার আনুগত্য করবেন অতএব আপনি এবাদতকে ভালোবাসেন এবং যারা মমিন মোত্তাকিন তারা আব্বুল আলমিনকে অত্যন্ত ভালোবাসে সুরাতুল বাকারা সুরা নম্বর দুই আয়ত একশো পঁয়ষট্টিতে রব্বুল আলমিন বলছেন নাস আল্লাহ বলছেন নাস আর মানুষদের মধ্যে কিছু লোক রয়েছে আল্লাহ বলছেন আর মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা তারা আল্লাহ ছাড়া অন্যকে শরিক হিসাবে গ্রহণ করেছে মানুষদের মধ্যে অনেক মানুষ এমন পৃথিবীতে আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ বানিয়েছে মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আন্দাদান আন্দাদ হচ্ছে নিত্যের বহুবচন আর মানুষদের মধ্যে অনেক মানুষ এমনও রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ সমকক্ষ বানিয়েছে শিরিক করেছে আল্লাহকে আমাদের দিতে হয় দিচ্ছে অন্যকে খবরের মাঝারে দিচ্ছে আল্লাহর সঙ্গে শির করছে শরিক করে নিয়েছে আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে অন্য কাউকে যাদেরকে শরিক করেছে এদেরকে ওই রকমই ভালোবাসে যেভাবে আল্লাহকে তারা ভালোবাসে যারা কবরে মাজারে বিশ্বাসী পীর ফকিরে বিশ্বাসী দেবতায় বিশ্বাসী শিরকে বিশ্বাসী তারা ওদেরকে ওইরকমই ভালোবাসে যেমন ভালোবাসতে হয় রাবুল আলমিনকে বলছেন তারা ওদেরকে ওইভাবে ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে কাহবিল্লাহ যারা মাঝারে বিশ্বাসী বিয়ে বিশ্বাসে ভকিয়ে বিশ্বাসী দেবতায় বিশ্বাসে শিরকে বিদাতে বিশ্বাসী এরা ওদেরকে ওইভাবেই ভালোবাসে যেইভাবে তারা রব্বুল আলমিনকে ভালোবাসে কাহবিল্লাহ আর মুমিনদের ক্ষেত্রে কি আল্লাহ বলছেন আর যারা ইমানদার আর যারা মমিন যারা মমিন মোত্তাকি যাদের ইমান আছে আল্লাহর প্রতি ইমানে যে ছয়টা রকম প্রত্যেকটার প্রতি ইমান বিশ্বাস আছে অন্তরে বিশ্বাস আছে জুবানের মুখ স্বীকৃতি দিয়েছে অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে কাজে বাস্তবায়ন করছে যারা মমিন মোত্তাকিম আমানু آمنوا أشد حبا لله আর যারা মমিন যারা ইমানদার এরা আল্লাহর মোহাব্বতের ক্ষেত্রে সুদৃঢ় আল্লাহকে খুব ভালোবাসে যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যন্ত তারা ভালোবাসে তাহলে ইমানের পরিচয় হচ্ছে মুমিনের পরিচয় হচ্ছে যে মুমিন একমাত্র সবচাইতে বেড়ে বেশি ভালোবাসবে রব্বুল আলমিনকে والذين آمنوا আসাদ্দ হব্বাল্লিল্লাহ আর যারা মরিন ইমান দাও তারা আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে সুদৃঢ় রাবুল আলমিনকে তারা অত্যন্ত ভালোবাসে তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে মোহাব্বত হচ্ছে একটি ইবাদত তাই এবাদতের প্রথম শর্ত হচ্ছে যে আপনার আপনি এবাদতকে মোহাব্বত করবেন মোহাব্বত করবেন রাবুল আলমিনকে ভালোবাসা হচ্ছে এবাদত আল্লাহ বলেন দিনকে ভালোবাসা নবীকে ভালোবাসা মুসলিম নবীকে ভালোবাসা এই মহাব্বত তাহলে এবাদতের একটি রূপন হচ্ছে এবাদতকে আপনি ভালোবাসবেন এবাদতকে আপনি মহাব্বত করবেন তাহলে আপনি সুন্দরভাবে এবাদত করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এবাদতের প্রথম রুকুন কি এবাদতকে ভালোবাসবেন ইবাদতকে মহাব্বত করবেন আজকে থেকে পরীক্ষা করুন ইনশাল্লাহ আপনি আপনার ইবাদতে মন লাগবে ইবাদতের জন্য আপনি সময় দিতে পারবেন চব্বিশটি ঘন্টা দিয়েছেন আব্দুল আলম আপনাকে আমাকে প্রতিদিন এ প্রতিদিন আপনি কতটুকু ইবাদত করছেন কতটুকু আপনি ইবাদত করছেন কতটুকু সময় দিচ্ছেন আপনি রাব্বুল আলমিনের এবাদতে দুবাই এবাদত এ আল্লাহর আজাব থেকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি কতটুকু রব্বুল আলমিনের কাছে দোয়া করছেন কতক্ষণ আপনি আশ্রয় চাচ্ছেন পানা চাচ্ছেন বাঁচাও বাঁচাও কতবার আপনি বলছেন আপনি কতবার দোয়া করছেন রব্বুল আলমিনের কাছে তো দিনই ভাই বন্ধুগণ আমার ইবাদত ইবাদতের প্রথম রুকু হচ্ছে মহাব্বত করা হৃদয় থেকে যদি আপনি আল্লাহকে ভালো না বাসেন নবীকে ভালোবাসেন না বাসেন দিনকে ভালোবাসেন না বাসেন সারা পৃথিবীর সহিদামদেরকে ভালো না বাসেন তাহলে আপনি এবাদত করে শান্তি পাবেন না শান্তি পাবেন না এবার মহাপন্তরে পীরের মহাব্বত আছে সৈয়াদের রব্বাই কেরামের মহাব্বত আসবে না অন্তরে কোনো মাজারের মহাব্বত আছে সৌদি আরব সম্পর্কে মহাব্বত আসবে না অন্তরে যদি আপনার কোনো দেবতার মহাব্বত থাকে কোনো ব্যক্তির মহাব্বত থাকে আল্লাহ চাইতে বেশি নবীর চাইতে বেশি ইসলামের চাইতে বেশি তাহলে আপনি এবাদতে মহাব্বত করতে পারবেন না এই মন মন পরিষ্কার মন পরিষ্কার করেন আর ভালোবাসার স্থান হচ্ছে মোহাব্বত অন্তর হৃদয় আল্লাহ আল্লাহ বলছেন ময়দানে করো সেই দিনকে লা করো সেই দিনকে যেদিন আপনার সন্তান কোন কাজে আসবে না ধন সম্পদ টাকা পয়সা লাঠি পাটি জনবল কিছুই কাজে আসবে না কেবল যে ব্যক্তি আল্লাহর কাছে এসেছে সুস্থ মন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে হৃদয় থেকে আপনি আব্দুল আলমিনকে ভালোবাসেন দিন ইসলামকে ভালোবাসেন একমাত্র মোহাব্বত করেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে সারা পৃথিবীর মুসলিম মোমিনদেরকে হৃদয়ে আপনার মহাব্বত আছে ইল্লা মানাত আল্লাহ খালদিন সালিম তাহলে আপনি সুস্থ মন নিয়ে আপনি ইবাদত বান্দি করতে পারবেন সুস্থ মন দিয়ে থাকে এই মনে যদি অসুখ না থাকে ভেজাল না থাকে এই মনে যদি অসুস্থ না অসুখ না থাকে তাহলে আপনার মন হচ্ছে সুস্থ আপনার হৃদয় কালবে সালিম আছে কিনা হৃদয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা না থাকলে আপনি আল্লাহকে মহাব্বত করতে পারবেন না নবীর মহাব্বত আসবে না ইসলামের মহাব্বত আসবে না অলমাই ক্রান্তের মহাব্বত আসবে না সৌদি আরবের মহাব্বত আপনার হৃদয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মনকে ঠিক করতে পারেনি শুধু তাই নয় নবী মোহাম্মদ রসুল্লাহাম বলছেন আলা ইদা সালাহাত ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু আরেকটা এসেছে ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু ইদা ফাসাদাত ফাসাদা জাসাদ কুল্লু আলা ওয়াহিয়াল জেনে রাখো সতর্ক সাবধান হয়ে যাও আল্লাহ সতর্ক বাণী দিচ্ছেন বলছেন আলা নবী সাল্লাম বলছেন হারিসের মধ্যে আলা সতর্ক সাবধান হয়ে যাও দেহর মধ্যে শরীরের মধ্যে একটি অংশ রয়েছে একটা রক্তপিণ্ড রয়েছে কষ্টের টুকরা রয়েছে ইদা সালাহাত বা ইদা সালহাত সালোহাল জাসাদ যখন সেটা ঠিক থাকে সুস্থ থাকে ঠিক আছে ঘৃণা থেকে বিদ্বেষ থেকে অনীহা থেকে তারপরে হৃদয়ে রোগ অসুখ বিসুখ থেকে হৃদয় যখন সুস্থ আছে ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু যখন হৃদয় মন ঠিক আছে কাল ঠিক আছে পুরো বডিটা আপনার ঠিক আছে পুরো ওই ইদা ফাসাদাত আর যখন সেটা নষ্ট হয়ে যায় হৃদয় নষ্ট হয়ে যায় কারণ নষ্ট হয়েছে হিংসা ঢুকিয়েছেন মনে বিদ্বেষ ঢুকিয়েছেন গিবর ঢুকিয়েছেন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখছেন আল হৃদয়ের যে অসুখ বিসুখ রয়েছে ঘৃণা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি আপনার হৃদয়ে থাকে হৃদয় নষ্ট হয়ে যায় হাদিসে আরেকটি হাদিসে পাওয়া যায় যখন বান্দা একটি পাপ করে তখন হৃদয় তার একটি কালো দাগ পড়ে যখন সে পাপকে ছেড়ে দেয় তবা পার করে ক্ষমা করে তখন তার হৃদয়ের এই পাপটাকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া আর যখন সে পাপ করে পাপের পর পাপ করে পাপের পর পাপ করে তখন হৃদয় আর সাদা থাকে না হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না পাপে হিংসাতে বিদ্বেষে ঘৃণাতে গিব চর্চা বিভিন্ন রকমের পাপ যখন অন্তরে চলে আসে তখন পাপে একেবারে হৃদয়টা কালো হয়ে যায় তখন আপনার এই হৃদয়টা কালো দিয়ে পাপ দিয়ে ঘৃণা দিয়ে ঢেকে দেওয়া এই জন্য বলছেন ইদা সালাহাত সালাহাল জাসাদ করল হৃদয়টা সুস্থ থাকে বা ইদা সালহাত লামে পেশ দিয়েও আছে সালহাল জাসাদ করল পুরো বডিটা ঠিক আছে ওয়াইদা ফাসাদাত ফাসাদার জাসিদ করল আর যখন এই হৃদয় নষ্ট হয়ে যায় পুরো শরীরটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার হৃদয় সুস্থ আছে কিনা মহাব্বাদের স্থান এখানে এখানে আপনার আল্লাহ মহাব্বত দিনের মহাব্বত এবাদতের মহাব্বত আছে এই জন্য আমি বলছিলাম এবাদতের প্রথম রুকুন হচ্ছে মহাব্বত এবাদতকে ভালোবাসুন এবাদতকে মহাব্বত করুন তাহলে আপনি এবাদত করে শান্তি পাবেন মজা পাবেন তৃপ্তি পাবেন আনন্দ পাবেন তাহলে আল্লাহর প্রতি মহব্বত কাদের বেশি যারা খাঁটি নির্ভেজাল নিখুঁত মমিন তাদের ইমানে শিরিক নেই ইমানে তৌহিদের শিরিক নেই যাদের শূন্যতে বেদাত সংমিশ্রণ নেই কালবে সরিম পরিষ্কার পরিচ্ছন্ন মন যাদের ইমান রয়েছে আল্লাহ দিয়ে আমানু ولم يلبس إيمانا بظلم أولئك لهم الأمن وهم আল্লাহ বলছেন আল্লাহ দিন আর যারা ইমান নিয়ে ওলাম ইয়ালবেসু ইমান মেজুম আর ইমানের সঙ্গে জুলুমকে সিরিকের সংমিশ্রণ ঘটায়নি ইমান আছে সিরিকবিহীন ইমান সিরিক মুক্ত ইমান নির্ভেজাল নিখুঁত খাঁটি ইমান এই সমস্ত লোকদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা ও মতাদুন আর তারাই হচ্ছে হৃদায়ত তাহলে আপনি যদি সার্বিক নিরাপত্তা চান শরীরে দেহতে দেশ এলাকা জাতিতে তাহলে আপনার খাঁটি মুসলিম মমিন হতে হবে শিরিক মুক্ত ইমান হতে আমাদের সমাজে বা আমাদের দেশে কত লোকের ইমান খাটিয়েছে কয়জনের খাটিয়েছে শিরিক যুক্ত ইমান এই জন্য সার্বিক নিরাপত্তা পাওয়া যাচ্ছে হেদায়ত পাওয়া যাচ্ছে না কারণ খাঁটি ইমান নেই অনেকেরই নেই আল্লাহ বলছে আল্লাহ আমানু ওলাম ইয়ালবেস ইমান আহমেদুল উলাইকাল্লাহমুল আর যারা ইমান নিয়েছে ইমানের সঙ্গে শিরিকের সংমিশ্রণ ঘটায়নি এরাই পাবে সার্বিক নিরাপত্তা জানের নিরাপত্তা মালের নিরাপত্তা পরিবারের নিরাপত্তা বাড়ির নিরাপত্তা আর্থিক নিরাপত্তা দৈহিক নিরাপত্তা শারীরিক নিরাপত্তা দেশ ও জাতির নিরাপত্তা সার্বিক নিরাপত্তা পাবেন যারা ইমান আছে শিরিক করে এবং তারা হচ্ছে হেদায়ত বলছিলাম যে এবাদতের জন্য প্রথম পিলার হচ্ছে প্রথম রুকুর হচ্ছে মহাব্বত ইবাদতকে ভালোবাসেন তাহলে আপনি সুন্দরভাবে ইবাদত করতে হবে ইমান একটি ইবাদত ইমানকে না থাকলে ইমান আপনি যদি আপনার না থাকে আপনি সফল হতে পারবেন না এবাদতকে মহাব্বত করুন ইবাদতের প্রথম রোপণ হচ্ছে আল মাহাব্বা আল মাহাব্বাতুল ইবাদা ইবাদতের প্রতি বাবা মাহাব্বাতুল ইবাদা ইবাদতকে ভালোবাসে ইবাদতকে ভালোবাসে দুই নম্বর শর্ত কি আল হাউফ ভয় এবাদত না করলে আপনার ভয় আছে সরব কায়েম না করলে জাহান নামে যেতে হবে কারণ বহু আয়াত হাদিস দ্বারা প্রমাণিত যে আমার এক আয়াতে আলমিন বলছেন জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে এটা সাহালুন আলিল মুজরিমিন পরস্পর পরস্পরকে মুজরিমদের সম্পর্কে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে জান্নাতিরা জাহান্নামীদেরকে এরা জাহান্নামী অপরাধী এরা হচ্ছে অপরাধী অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন তাসালুন আনিল মুজরিমিন মা সালাকাহু ফি সাকার তোমাদেরকে জাহান্নামে কেন নিক্ষেপ করা হয়েছে জান্নাতীরা প্রশ্ন করতে জানে জাহান্নামীরা কি বলবে তারা উত্তর প্রথম উত্তর বলবে কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না নামাজ পড়তাম না এই জন্য আজকে আমাদের দুর্দশা চিন্তা করুন বেনামাজ হচ্ছে অপরাধী বেনামাজের ঠিকানা জাহান্নাম এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে ইবাদত করতে হবে তার এবাদতের দ্বিতীয় শর্ত হচ্ছে যে যদি এবাদতের এবাদতের ব্যাপারে ভয় থাকতে হবে এবাদত যদি না পালন করেন তাহলে তার শাস্তি আছে জাকাত যদি আপনার খরচ না দেন কেমতের ময়দানে জাকাতের সম্পদগুলো সাপ হয়ে আপনার গলাতে ঝুলবে গরম করা হবে জানেন আগুন দিয়ে উত্তপ্ত করা হবে কপালে পার্শ্ব দেশে ছেক দেওয়া হবে তাহলে এবাদতের না পালন করলে আপনার ভয় আছে যে শাস্তি আছে আপনি ডিউটি করেন ডিউটি না করলে আপনার ভয় আছে যে বেতন কাটা যাবে কেন আপনি বুঝতে পারছেন দুনিয়ার ক্ষেত্রে আপনাকে বোঝানো বেশি লাগে না কিন্তু পরকালের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে এত বেশি কেন বোঝানো লাগে সুস্থ মন দিয়ে পরিষ্কার মন নিয়ে পুরস্কার দেমা পরিষ্কার দেমাগ নিয়ে আপনি বোঝার চেষ্টা করুন তাহলে এবাদতের দ্বিতীয় রকম হচ্ছে ভয় এবাদত না করলে আপনার শাস্তি আছে আল্লাহ বলছেন ফলা তাখাফুহুম ওয়াখাফুন ইন কুনতুম মুমিনিন সূরা আল ইমরান 175 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফলা তাখাফুহুম তোমরা তাদেরকে ভয় করিও না মুশরিক কাফেরদেরকে ভয় করিও না অমুসলিমদের ভয় করিও না রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন হে মুমিনগণ হে বিশ্বের বিশ্বের মমিনেরা ওলা তাহিনু তোমরা দুর্বল হয়ে যেও না কমজোর হয়ে যেও না ওলা তাহজানু তোমরা দুশ্চিন্তায় পড়িও না কমজোর হতে হবে না দুর্বল হতে হবে না এবং দুশ্চিন্তা করতে হবে না ওয়ান তোমরা যদি একনিষ্ঠ নমিন হও তা তোমরাই সবসময় উপরে থাকবে ওয়ান আল্লাহ শর্করা গিয়েছেন তোমরা যদি খাঁটি মমিন হও তাহলে তোমরাই থাকবে উপরে তোমরাই হবে জয় পরাজিত হবে অমুসলিম মুসলিম কাফের আল্লাহ দুশ্মন নবীর দুশ্মন দিন ইসলামের দুশ্মন যারা তারা পরাজিত হবে তারা হবে লাঞ্ছিত অবদস্ত পদদলিত হবে তারা এ কথায় বলেছিলেন রাসুল্লাহ সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন তারা তো ফিকুমাম নাই তাদের লোবা মা তামাসাক্কুম বিহিমা নবী সাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরে থাকবে অবদস্ত লাঞ্ছিত হবে না পদদলিত হবে না যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে দুটির কথা আমল করবে একটা হচ্ছে আল্লাহ কোরআন দ্বিতীয় হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ হাদিস আজকে আমরা কোরআন করিমের কথা না মেনে কোরআন করিম মুসলিমরা বাদ দিয়েছে কোরআন করিমের আইন মানে না এবং হাদিসকে না মানার কারণে দিন কে না মানার কারণে আজকে পৃথিবীর সব জায়গাতে মুসলিমরা আজকে লাঞ্ছিত অপদস্থ লাঞ্ছিত অপদস্থ মুসলিমরা মার খাচ্ছে মুসলিমরা কচু কাটার মতো হচ্ছে কেন তাদের ইমান আজকে দুর্বল হয়েছে বলছেন তারা তো তো আল্লাহর করিমকে ধরবেন ধরবেন কথা মেনে নেবেন হাদিস মেনে নেবেন আপনি শান্তিতে থাকবেন অপদস্থ লাঞ্ছিত মারামা আপনার শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন আল্লাহ কি বলছেন ওলা তাহিনু ওলা তাহজানু ওয়ান তুমুল আলাউন ইনকুতুম মুমিন তোমরা যদি খাঁটি মুমিন হও ইমানের পরিচয় দিয়ে দাও পঁচাত্তর নামাজি হয়ে যাও খাঁটি মুমিন হয়ে যাও তাহলে কি হবে ভয়ের কোনো কারণ থাকবে না দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না তা আমরা খাঁটি মুমিন হয়ে যাই তাহলে আমরাই ইনশাআল্লাহ মুসলিমরাই সারা পৃথিবীকে রাজত্ব করবে এ কথাই বলেছেন রাসুল্লাহ সাল্লাম বা সাপা পাহাড়ে হে মক্কার লোকেরা তোমরা বলো লাহ কামিয়াব হয়ে যাবে আরবের মালিক হয়ে যাবে অনারবের মালিক হয়ে যাবে সারা পৃথিবী তোমাদের পায়ে আসবে আজকে মুসলিম কোরআন বলেছে মুসলিম হাদিস বলেছে সুন্না বলেছে সুন্নাতের জায়গায় বিধাত করে তৌহিদকে ভুলে গিয়ে মুসলিমরা আজকে শিরকে লিপ্ত হচ্ছে বিপদে আপদে রব্বুল আলমিনকে না ডেকে কবরে মাজারে যাচ্ছে ছি ছি ছি ছি আজকে মুসলিমরা আজকে শান্তিতে নাই কেন জাহারাল ফাসাদ বিমা কাসাবাদাই দিন না চলে স্থলে বিপর্যয় ফেতনা ফাসাদ সৃষ্টি হয়েছে মানুষের কৃত কর্মে মাঝে মাঝে আল্লাহ শাস্তি দেন তাতে করে বান্দা মানুষ মানুষের মানুষ আল্লাহর দিকে ফিরে আসে ভয় আপনার হৃদয় যদি একমাত্র আল্লাহর ভয় থাকে তাহলে আপনার কোনোই কিছু কেউ নড়াতে পারবে না আল্লাহ বলছেন ইন হে বিশ্ববাসী তোমরা মুসলিম তোমরা তাদেরকে ভয় না ভয় না ইতিহাস তুলে দেখুন যখন যুদ্ধ করলেন যুদ্ধ তিনশো তেরো জন ছিল এক হাজার তাদের কাছে ছিল ঘোড়া উঠ শক্তি লাঠি পাটি অস্ত্র মুসলিম দ্বারা তিনশো তেরো জন কিসের বদলতে ইমানের বদলে রব্বুল আলমের ভরসা ছিল আশা কাঙ্গা ছিল ইমান ছিল মজবুত এই জন্য ইতিহাসে লেখা হয়েছে মুসলিমরা জয়লাভ লাভ করেছে মুসলিমরাই মুসলিমরাই জয় লাভ করেছে মুসলিমরাই অমুসলিমরা পরাজিত হয়েছে তিনশো তেরো জন প্রমাণ করে তাদের ইমান কেমন ছিল আমরা আজকে সাহাবাই কেরাম ইমান আনি যদি ইমানকেও শক্তি করতে পারি মজবুত করতে পারি তাহলে সারা পৃথিবী মুসলিমরা মুসলিমদের পায়ে লুটে পড়বে মুসলিমদের সারা পৃথিবীতে চলবে শাসন এই ব্যবস্থার জন্য আপনাকে ইমান মজবুত করতে হবে রব্বুল আলমিনের ভয় করতে হবে কোরআন হাদিসকে আপনাকে পুরোপুরি মেনে নিতে হবে আর এই আয়াতুল আলমিন বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন তোমরা তাদেরকে ভয় করিও না বরং তোমরা যদি খাঁটি মুমিন হও একমাত্র আল্লাহ বলছে আমাকে ভয় করো তাহলে এবাদতে ভয় লাগবে এবাদত না করলে জাহান্নাম আছে শাস্তি আছে অতএব এবাদতের দ্বিতীয় রুকুন হচ্ছে যে এবাদতের ক্ষেত্রে ভয় ভীতি থাকতে হবে এবাদত না করলে শাস্তি আছে এবাদতের দুই নম্বর গুণ কি বললাম যে আল হফ ভয় ভীতি এবাদত পালন করলে ভয় নেই আর না পালন করলে ভয় আছে যে আপনাকে শাস্তি ভোগ করতে হবে রাব্বুল আলম যে এবাদত বান্দিকে দিয়েছেন সেগুলো পালন না করলে আপনি কেমতের ময়দান তার জবাব দিতে হবে শাস্তি ভোগ করতে হবে অতএব এবাদতের দ্বিতীয় রকম হচ্ছে ভয় সুরা আলিমরান একশো পঁচাত্তর তিন নম্বর হচ্ছে আশা আকাঙ্ক্ষা আপনি যে এবাদত বান্দি করেন এই এবাদত বান্দিকির ব্যাপারে আপনার আশা আছে এবাদত কেন করছেন এর প্রতিদান রব্বুল আলম আপনাকে দিবেন জাকাত দিচ্ছেন কেন রব্বুল আলম আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আশা আছে জান্নাত থেকে আপনি বাঁচতে পারবেন জান্নাতে যেতে পারবেন আশা আছে সালাত আদায় কেন করছেন সালাত আদায় করলে আপনি জান্নাতে যাবেন ইমান কেন আছে আপনার আশা আছে যে আপনার ইমান থাকলে জান্নাতে যাবেন এইভাবে আপনার ইবাদতের ক্ষেত্রেও আশা আকাঙ্ক্ষা লাগবে যে এবাদত যেটা করছেন সেক্ষেত্রে আপনি তার পুরস্কার পাবেন প্রতিদান পাবেন এই জন্য রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে জাজা প্রতিদানের দিন এই দুনিয়াতে যা কিছু করেছেন দারুল আমাল কর্মের জগতে দারুল জাজা হচ্ছে কেমতের ময়দান সেদিন আপনি পাবেন ইয়মুল তাকাবুন কেমতের ময়দানকে বলা হচ্ছে জিত এবং হারের দিন জয় পরাজয়ের দিন একদল ব্যক্তি জয়ী লাভ করে জয় মান মানে পরে বিজয় হয়ে তারা জান্নাতে যাবে যারা দুনিয়াতে আমল করেছে আর একদল পরাজিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে কারণ দুনিয়াতে আমল করেনি অতএব আশা আকাঙ্ক্ষা আছে এবাদতের ক্ষেত্রে যে আপনি এবাদত করলে নেকি পাবেন তার এবাদতের তিন এক নম্বর রকম কি এবাদতকে মহাব্বত করা দুই নম্বর হচ্ছে এবাদতে এবাদতের ব্যাপারে ভয় না করলে শাস্তি আছে তিন নম্বর রকম হচ্ছে যে এবাদতের ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা যে আপনি এবাদত করলে ইনশাল্লাহ আপনি এবাদতের প্রতিদান ফল পাবেন রাবুল আলমিন সুরা তুল সুরা নম্বর দুই এক নম্বর দুইশো আঠারোতে বলছেন ইন্নাল্লাদিন আমানু والذين هاجروا وجاهدوا في سبيل الله يرجون الله রহিম রব্বুল আলমিন বলছেন ইন্নাল্লাদিন আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে ইমান কাজ একটা কর্ম ওল্লাদিন হাজার এবং যারা রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য হিজরত করেছে সাহাবাই কেরাম রিদুল্লাহ আলাই মাজমাইন তিনারা মক্কা ছেড়ে হাফসা হিজরত করলেন আবার হাফসা থেকে মক্কা আসলেন আবার মক্কা থেকে তারা মদিনা হিজরত করে গেল ইসলামকে বাঁচানোর জন্য ইসলামের পতাকা উত্তোলনের জন্য সাহাবাই কেরামরা নিজের শরীরের তাজা রক্ত দিয়ে ইসলামের প্রচার প্রসার করেছেন তারা মক্কা থেকে হিজরত করেছেন তার কুফুর থেকে তার বিমান মদিনা আগে এসেছেন তারা মুশরিক কাফের মক্কায় ছিল সাহাবাই কেরামদের প্রতি অত্যাচার জুলুম করত কত শাস্তি দিত আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো যে হুকুম আসে তোমরা মক্কা ছেড়ে চলে যাও মদিনাতে সাহবাই কেরামরা হিজরত করে মদিনায় চলে আসলেন এবং রসুল্লাহ মক্কা ছেড়ে মদিনা চলে আসলেন সোভার আল্লাহ সন্তুষ্টির জন্য একমাত্র দিন প্রচার প্রসারের জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হিজরত করেছেন রসুল মক্কা থেকে মদিনা এবং সাহাবাই কেরাম হৃদুল আজমাইন এরাও মক্কা থেকে মদিনা এসেছেন কেন আল্লাহকে রাজি খুশি করার জন্য মিন ইসলামের প্রচার প্রসার করার জন্য আপনি যদি আপনার যে এলাকাতে শিরিক আছে বেদাত আছে মাঝারে ভরপুর সে এলাকা থেকে আপনি সহিয়া কেদার এলাকা থেকে আপনি দাওয়াতের কাজ করুন সেখানে আপনি বাড়ি তৈরি করতে অসুবিধা নেই মাফ হিজরত হিজরত হচ্ছে ছেড়ে দেওয়া দারুল কুফুর থেকে দারুল ইমানের দিকে হিজরত করা যেমন সাহাবেকে রামরা করেছিলেন আল্লাহ বলছেন নিশ্চয় যারা ইমান এনেছে নিশ্চয় যারা ইমান এনেছে যারা হিজরত করেছে নিশ্চয় যারা ইমান এনেছেন এবং হিজরত করেছেন আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন সংগ্রাম করেছেন সঠিক বা সু শাসকের দিনী শাসকের অধীনে জেহাদ রয়েছে জেহাদের বহু শর্ত রয়েছে সে শর্ত অনুযায়ী আপনি পারবেন কিন্তু আজকে জেহাদের নামে খারেজিরা মোর্তম্মা খারেজিরা বেরিয়ে গেল কত রকমের দল বেরিয়ে যাচ্ছে জেহাদের নাম না না জেহাদ হচ্ছে সংগ্রাম জেহাদের নফস যদি আপনি করতে পারেন মন চাচ্ছে সিনেমা দেখার নফসের জিহাদ হচ্ছে যে না দেখবো না মন চাচ্ছে গান বাজনা শোনার জিহাদ নফস হচ্ছে না এটাতে পাপ আছে গুণা আছে খারাপ কাজ করতে মন চায় আপনার কিন্তু আপনি আপনার নফসের সঙ্গে জিহাদ করছেন না না না এটা চলবে না কলমের জেহাদ আছে নফসের জেহাদ আছে শরীর মানে শরীরের জেহাদ আছে কিন্তু এগুলো শর্ত সাপেক্ষে রয়েছে ইন্নাল্লাদিন আমানু হিজরত করেছেন আল্লাহর জন্য আশা আছে আল্লাহ রহমতে এবং যারা আল্লাহ রব্বুল্লাহ রাস্তায় জেহাদ করেছেন সংগ্রাম করেছেন আশা কি আল্লাহ রহমত আল্লাহর পক্ষতে সবাব নিয়ে কি আশা তারা ইমান এনেছে যারা জেহাদ হজরত করেছেন জেহাদ করেছেন সংগ্রাম করেছেন তারা এই সমস্ত লোকেরা আল্লাহ রহমতের আশা আকাঙ্ক্ষা রাখে আল্লাহ গফুর রাহিম আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু তাহলে এই আয়ের দ্বারা প্রমাণ হচ্ছে যে ইমান একটি বড় ইবাদত হিজরত ইবাদত জিহাদ মিসাইলে ইবাদত এগুলো কেন করে আল্লাহর রহমতের আশাতে আল্লাহর নেক আল্লাহ কাছে নেকির আশা পাওয়ার জন্য নেকির আশায় আল্লাহর রহমতের আশা এগুলো কাজ করে তাহলে এবাদতে রহে আপনার আশা লাগবে এবাদতের তিনটি রুকুন আমি অনেক লম্বা করেছি আজকের আলোচনা প্রথম হচ্ছে এবাদতকে মহব্বত করবেন দ্বিতীয় রকম হচ্ছে এবাদত না করলে তার শাস্তি শাস্তির ভয় থাকবে তিন নম্বর হচ্ছে এবাদত পালন করলে এর প্রতিদান আছে বদলা আছে সোয়াব আছে আশা আকাঙ্ক্ষা থাকবে তবে আপনি সফল কাম হতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে একমাত্র রব্বুল আলমিনের এবাদত করার তফিক না করো হে আল্লাহ তুমি আমাদের সকলের এবাদত দলীয় কবুল করো হে আল্লাহ আমাদের সকলকে বিপদ আবাদ রক্ষা করো হে আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে করোনা ভাইরাস সহ সমস্ত রকমের ভাইরাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ আমিন اللهم اني اعوذ بك من البرص والجنون والجذام ومن سيل الاسقام اللهم اني اعوذ بك من البرص ওয়াল জুনুন ওয়াল জাজাম ওয়া মিন সাইল আসকাম এই দোয়াগুলো বেশি বেশি করবেন এবং সকাল সন্ধ্যা জিকির আজকারগুলো করবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দোয়া করবেন ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ এই মুসিবত থেকে আমাদের উদ্ধার করবেন আল্লাহ আমাদের সকলকে করোনা ভাইরাস বিপদ সকল বিপদ আমার থেকে বেঁচে থাকার আল্লাহ মামিন আল্লাহ হবেন দেখা আশহাদু আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া